Thank you. আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করার অনুরোধ রইল এবং আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে কমেন্টস করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিশ্বের এরকম জানা অজানা সকল ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ